রোগীদের হাতে যে পানির শিশি থাকবে এই রোগীর জন্য ফরাইত আছে আমি যদি যাইও না এই পানি খালি ওই রোগীটার উপরে সেটা যদি সুস্থ হয়ে যাবে

আমরা কি আমরা শুধু খালি দরখাস্ত করে আহ্বান গেলেন আল্লাহ আমি তোমার অদম গুণাগার বান্দা তোমার কাছে তোমার কূটনীতি পাওয়া তুমি ক্ষমা চেয়ে আমি এত লোকের জন্য ফরিয়াদ করতেছি আমার জীবনের আমলের বিনিময়ে হলে প্রত্যেকটা মানুষের সমস্যা তুমি সমাধান করে দেও প্রত্যেকটা লোককে তুমি আখের রুমে হিসাবে গ্রহণ করে দেও এগুলো শুধু খালি দোয়া করা আর আরেকটা কথা বলি আপনাদের ভিতরে ডেঙ্গুটা রোগী যারা থাকবে ফিরে যাইব খেসবো নাচবো যাই কিছু করুক না কেন আপনাদের হাতে যে পানি শিশি থাকবে এই রোগীর জন্য পড়াইতেছে আমি যদি যাইও না এই পানি খালি ওই রোগীটার উপরে একটু সেটা দিবেন সুস্থ হয়ে যাবে একটু তেলটা মুহে বড়াই দেবে সুস্থ হয়ে যাবে মালিকের রহমত করলে দশ মিনিটেই করতে পারে বেশি সময় লাগে না যার যার জলের শিশি পানি শিশি মুখটা খুলে একটু জাগাই দেবেন যার যার জলের শিশি পানি শিশির মুখটা খুলে একটু জাগাই আল্লাহ আল্লাহ করা দেবতার মাইকের যে পর্যন্ত যাইতেছে যদি আসমান হাজির হও হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সকল রোগ মুক্তির জন্য পানি ও তেলের বোতল নিয়ে হাজার হাজার নারী পুরুষ ভক্ত অপেক্ষা করছেন কবিরাজের জন্য কবিরাজ নাকি আজ পানি পড়া তেল পড়া দিবেন তাই দীর্ঘ অপেক্ষার পর মঞ্চে আসলেন কবিরাজ সবুজ মিয়া ভক্তরা উঁচিয়ে ধরলেন পানি ও তেলের বোতল অবশেষে মাইকে ফু দিলেন শনিবার নয় নভেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ গ্রামে এ ঘটনা ঘটে এর কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সকাল থেকে নারী পুরুষের উপস্থিতিতে ভরে ওঠে বিশাল মাঠ কাঠুরিয়া কবিরাজ সবুজ মিয়া আসবেন বলে মাঠে মঞ্চ তৈরি করা হয় ওই কবিরাজের বাড়ি ভালুকা উপজেলার রাজ্য ইউপির লাভের গ্রামে তিনি বনে কাঠ কেটে জীবিকা নির্বাহ করেন মঞ্চে পাকুন্দিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম ও সুখিয়া ইউপি পরিষদ চেয়ারম্যান আব্দুল হামিদ টিটু উপস্থিত ছিলেন কাঠুরিয়া কবিরাজ ভক্তদের উদ্দেশ্যে বলেন আমি মাইকে ফু দেবো মাইকে আমার ফুয়ের আওয়াজ যে পর্যন্ত যাবে সে পর্যন্ত তেল পানির বোতল কাজ করবে সবাই তেল পানির বোতল উঁচিয়ে ধরলেন অবশেষে ফু দিলেন ফু নেওয়ার পর ধীরে ধীরে মনোবাসনা পূরণের আনন্দ নিয়ে বাড়ি ফিরলেন ভক্তরা পাকুন্দিয়া থানা পুলিশের ওসি মোহাম্মদ মফিজুর রহমান বলেন দ্রুততম সময়ে এই আয়োজন শেষ হয়ে যায় বিশৃঙ্খলা হয়নি হাজার হাজার সবুজ টাকা হয়ে গেছে Thank you.

যার যার তালের শেষে গানের শেষে নৌকা লাগান যার যার তালের শেষে পানি শেষে নৌকা লাগান আপনাদের ভিতরে যেসব রুগী করছে খেসে নাচে এরকম রুগীর বাগির করতেছে তাদের শরীরে খালি একটু পানি ফিরা দেন ঠিক হয়ে যাবে তাদের শরীরে পানি ফিরা দেন ঠিক হয়ে যাবে মিনিমাম একশো লোক পারা পড়ে গেছে একশো লোক পড়ছে কমলে যারা যারা পড়ছে তাদের শরীরে একটু পানি ফিরা দেন আপনারা কেউ কথা বলবেন না লক্ষ্য করে কয়েকটি কথা বলি সে সময় আপনাদের দরকারি শুনে রাখেন কারণ আমি সবসময় তো থাকবো না যেমন হইতে পারে আজকে আমার হাইদের জিন্দিগি শেষ হয়ে যেতে পারে তো বলে যায় যদি আপনারা থাকেন আমল করতে পারবেন সর্বপ্রথম হইল আমরা মুসলমান হিসাবে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে বিসমিল্লা সহকারে করে এক পানিতে ফুটিয়া প্রত্যেকেই সকালে খালি পেটে নেন অভ্যেস করবেন এই অভ্যেসটা করবেন আপনাদের সম্মুখে যদি কোন লোক অজ্ঞান হয়ে সহিত তিনবার পাঠ করি এক পানিতে ফুটিয়া ওই লোকের শরীরে পানি ছেড়ে দেবে সুস্থ হয়ে যাবে শিখাই দিয়েছে সমস্যা নেই আমার লাভ পরবর্তী যদি কোন লোকের শ্বাসকষ্ট আদানি রূপ থাকে আপনার পিতার সমতুল্য বস আদাইতে আদাইতে জীবন শেষ ইনহেলা নিতে হোক এরকম রোগী যদি থাকেন অল্প আকারের চিনি হাতের তালায় নেওয়া বিসমিল্লা সহকারে সুরা কুরাইশ একবার সুরা ফাতেহা একবার বলে বিসমিল্লা বলে চিনি দিয়ে পূজা প্রতিদিন সকালে খালি পেটে খাবেন আনুমানিক একবার

একজন আরেকজনের কাছে পাওনা টাকা আছে পাওনা টাকা উদ্ধার করার ক্ষেত্রে মারামারি কিলাকিলি কেস মামলা অনেক কিছু হইতেছে কোনো কিছু করতে হবে না একটু কষ্ট করে আমল করবে যদি টাকা আপনার হক হালাল হয়ে থাকে বাড়িতে নিয়ে আইসা সেলুট দিয়ে তারাই থাকবে আমলটা হইল শুক্রবারে জুমবার নামাজের শেষ মসজিদে বৈশা সুরা কাহাব পাঠ করবেন তিনবার পাওনা টাকা উদ্ধার করার উদ্দেশ্যে সুরা কাহাব কয়েক সপ্তাহ পাস করলে দেখছেন টাকা নিয়ে আইসা বাড়িতে দাঁড়াই দিচ্ছে পরবর্তী যান নাকি প্যারালাইসার এক সাজ দুর্বল হয়ে গেছে যে তেলটুকু নিছেন এই তেলটুকু দুর্বল সাইডে দইলা মালিশ করবেন দিনে তিনবার ব্যায়াম করাইবেন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই স্টার নিউজ চ্যানেলের সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সাথে নিজের যত্ন ও খেয়াল রাখুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ